বৃদ্ধাশ্রম বাংলাদেশে গড়ে ওঠা এটা একটা কি বলবো আমি এটা দুঃখজনক একটা বিষয় গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনপদ মুসলিম জনপদ হচ্ছে এই দেশে বৃদ্ধাশ্রম করে উঠবে এটা একটা অত্যন্ত নিন্দনীয় একটি কাজ একটি গর্হিত কাজ আমেরিকায় হতে পারে কারণ আমেরিকার বাবার কোন হিসাবে ইউরোপে হতে পারে বাপকে জারজ অনেক অনেক জারজ আছে সেখানে ওরকম হিসাব তেমন একটা নাই সেখানে একটা বৃদ্ধাশ্রম গড়ে উঠতে পারে কিন্তু আমার দেশের ফ্যামিলি হচ্ছে সম্পর্ক দুর্বল না মজবুত মজবুত করে দিয়েছে তুমি তোমার আব্বা আম্মাকে যদি খুশি করো তোমার জন্য জান্নাত যদি খুশি না করতে পারো তোমার জন্য জাহান কত শক্ত ওয়ার্ডার স্নাপ দিয়েছে আজ একটা ইউনিভার্সিটির প্রফেসরকে কেন থাকতে হচ্ছে বৃদ্ধাশ্রমে প্রফেসর তিনি করেছেন সন্তানকে নৈতিকতার শিক্ষা দেন নাই সম্মানিত ভাইয়েরা আমার দেশে কিছু কিছু মানুষ আছে যারা বিলাতে বড় হয় বিলাতে কোথায় বিলাতে বিলাতে ইউরোপ আমেরিকায় পড়াশোনা করে সেই কৃষ্টি কালচার করে অনেকে বউটো বানায় নিয়ে আসে এরকম রেকর্ড আছে না নাই আপনি বিয়ে করছেন ভালো কথা আপনার বউ আছে ভালো কথা আমার দেশে হিন্দু বউ আছে না নাই খ্রিস্টান বউ আছে না নাই বৌদ্ধ বউ আছে না নাই অন্য ধর্মের মহিলাকে আপনি বিয়ে করেছেন খুব ভালো মুসলমান বানায় বিয়ে করুন ঠিক কিনা কিন্তু আপনার বউ হবে অন্য ধর্মের আপনি হবেন অন্য ধর্মে আর বুঝাবেন না কোন দিন কুমলিয়ে দিন কে মানে মানে না জাতির কাছে সব স্পষ্ট সংসদে দাঁড়িয়ে বলে মানুষ স্পিকার আমার ছেলে কলকাতার গাঙ্গুলি পরিবারে বিয়ে করেছে আমার বৌমা খুবই ভালো যখন ঢাকায় থাকে তখন সে কত সুন্দর নামাজ পড়ে পাঁচ অর্থ যখন সে কলকাতায় যায় তখন সে এই কথার একটা পাল্টা জবাব কেউ দেয় না তবে যদি জবাব না দেয় তাহলে ওই চেতনা বিশ্বাসী সবাই এটাই হচ্ছে অবস্থা আমরা এইরকম করে ইসলাম মানতে চাই না আমরা ইসলাম মানবো এক আনা ষোলো আনা এক আনা ষোলো আনা ষোলো আনা ইসলামকে মানতে হবে এটাই হলো ইমান এটা কি আমি আলোচনা অনেক আগে শুরু করছি শুধু বিদায় দিচ্ছি সুরা গুজরাত আয়াত নাম্বার পনেরো আল্লাহ বলছেন তুমি কি সত্য বছর সার্টিফিকেট আমার থেকে নিতে চাও আমি তোমাকে অ্যাটাচ দিচ্ছি ওই যে ছবি কি করে দেয় ছবি কি করে দেয় ফার্স্ট ক্লাস গ্রেডের কর্মকর্তা দিয়ে কি করতে হয় অ্যাটাস্টেড করতে হয় সত্যায়ন করতে হ্যাঁ এই লোকটা আমি চিনি জানি এই লোকটা আমার পরিচিত তো এরকম করে আল্লাহ পাক বলছেন বান্দা আমার থেকে তুমি যদি সত্যায়ন নিতে চাও তুমি সত্যবাদ এই খেতাব আমি দেব তোমার মধ্যে কিছু ভুল তোমাকে অর্জন করতে হবে এর মধ্যে এক নাম্বার বিষয় হচ্ছে তোমার ইমানটা সম্পূর্ণ তজিমুক্ত হতে হবে সন্দেহ মুক্ত হতে হবে ইমান আনতে হবে কার উপরে আসতে বলবেন না কার উপরে কেন কেন সবার আগে কারণ হচ্ছে আমাকে তিনি বানিয়েছেন আসতে যান সুবাহ আমাকে বানিয়েছেন কে দেখেন কি সুন্দর চেহারা আমার স্নেহের অভিযোগ সুন্দর চেহারা এই সুন্দর সুরত কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন সবাই সুন্দর কালো উঁচু নিচু সব সুন্দর আলহামদুলিল্লাহ সামনে একজন বসে আমার হাত একটা নাই এটুকু কাটা যে যায় সবার আগে এসে আমার সঙ্গে মোসাফা করবে এই হাতটা আগে বুঝলেন এসে সামনে এসে বসে দেখেন তার মতো সৌন্দর্য কে দিয়েছেন আসতে বললেন না কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ প্রত্যেকের বডিতে কত মূল্যবান জিনিস দিয়েছেন আমার কয়েকদিন আগে কোমরে প্রচন্ড ব্যথা রবিগুলো জানে প্রচন্ড ব্যথা কোমরে কি করা যায় ডাক্তার দেখা কখন সময় পাই না তো ভাবলাম আল্লাহ তোমার প্রতি ভরসা করলাম দেখি আল্লাহর কি কুদরত গাছের আগে শরবত কি ঠিক আছে আল্লাহ কি কুদরত গাছের আগায় শরবত কি খাতা করলাম তাই ছোটবেলা আমার দাদি দাদির সঙ্গে যখন বসতাম দাদি গল্প করতে এরকম করে কয়েকদিন ডাব দুপুর হলেই খেয়ে তিন চার দিন খেয়ে দেখি ব্যথা নাই বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ মালদ্বীপে গিয়েছিলাম বছর বারো আগে মালদ্বীপ গিয়েছিলাম তো মালদ্বীপ ঢুকি ফাইভ স্টার হোটেলের রিসেপশনে বসলাম চেয়ারে বসে আছে হঠাৎ করে হোটেল বয় এসে আমার সামনে একটা ডাব কেটে প্রসেসিং ফ্রিজ করা একটা ডাব কেটে নিয়ে সামনে বলছে please drink it drink it it's fully natural mineral water fresh পৃথিবীর কোথাও আপনি এই পানি পাবেন না মনে মনে ভাবলাম আমার বাড়ির আগেও আছে পিস্তেও আছে আমরা কত সুন্দর দেশের মানুষ আপনি বুঝবেন না বলি আলহামদুলিল্লাহ আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি কৃষকদের বলা সমস্যা এই জায়গায় আমরা কেউ আমরা সবাই চোখ আমার ভালো না সম্মানিত ভাইয়া সম্মানিত বন্ধুগণ এই ডাবের পানি কিডনিকে গোসল করা যায় কিডনিকে কি করে কিডনির ওজন হলো দুইশো গ্রাম কয়শো গ্রাম দুইশো গ্রাম ওজন কিডনি কিডনি যদি ফেল মারে ও আর ছাড়তে পারতেছে না প্রতিদিন একটা কিডনি প্রত্যেক দিন আমার দেহে একশো পঞ্চাশ কেজি রক্ত ছাড়ে কিডনি কি সুন্দর কিডনি দুইশো কিডনি ড্যামেজ চলে যেতে হয় ক্লিনিকে হসপিটালে ডাক্তার বলেন আপনার কিডনি অকেজ ডায়ালিসিস করতে হবে মানে কিডনির যে কাজ ডায়ালিসিস করার জন্য মেশিন বসানো হয় মানুষ বানিয়েছে কিডনির বিকল্প যে মেশিন তার ওজন হলো একশো কেজি কত কেজি আর আল্লাহ দিয়েছেন কয়েক না তাহলে যদি ওরকম একশো কেজি যদি দুটা কিডনি থাকতো তাহলে আমি বেশি ওজন না কিডনি বেশি ওজন আল্লাহ বাকর করবেন না আল্লাহ আল্লাহই খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা সৃষ্টি শুধু করেই ছেড়ে দেননি এটাকে ব্যালান্স করেছেন যে কেন ব্যালান্স করে তোমাকে বানিয়েছেন দুটো কিডনি দিলেন একটা দিলেও চলতো দিয়েছেন কয়টা গাড়ির চাকা চারটা পিছনে একটা এক্সট্রা থাকে না থাকে ওটা এক্সট্রা করে রাখা হয় যদি কোনো ঝামেলা হয় আল্লাহ ঝামেলা যেন না হয় একটা এক্সট্রা রেখে দিয়েছেন একটু আসতে সম্মানিত এতে এক পার্টস কেন নাকের মধ্যে কি ঢোকে না বাতাস কি বাতাস কি বাতাস বলেন অক্সিজেন ঢোকে এটা দরকার কি কম না বেশি সবচেয়ে বেশি দরকার কি অক্সিজেন এটা সবচেয়ে বেশি দরকার যারা অক্সিজেন নিতে পারছে না এখন করোনা রোগী যারা ওদেরকে কোথায় নেয় হসপিটালে নিয়ে কি দেয় কি দেয় অক্সিজেন ঢুকায় দেয় বিশ গ্রাম তারপরে কি বলে বিশ লিটার তিরিশ লিটার চল্লিশ লিটার সত্তর আশি লিটার পর্যন্ত তাকে গ্যাস নিতে হচ্ছে অক্সিজেন নিতে হচ্ছে পারে না তার লাঞ্চটা দুর্বল হয়ে যায় যদি আল্লাহ এই সিস্টেম না করে অক্সিজেন এইসব এই সিস্টেম বাতাসের সঙ্গে না দিয়া যদি আল্লাহ পাক সিলিন্ডার সিস্টেম করতেন যেরকম বাসা বাড়িতে যেরকম গ্যাসের সিলিন্ডার পাওয়া যায় তাহলে কি হতে বলে বলেন হ্যাঁ তাহলে তুই সিলিন্ডারে করে নিয়ে তাহলে চলতো শেষ ঠিক কিনা তাহলে মানে আল্লাহ শুধু সৃষ্টি করেছেন না ব্যালেন্স করেছেন আমি তোকে এক সেকেন্ডের জন্য ভুলি না রাতে রাতারে সেনা করি সেই জায়গায় তোকে অক্সিজেন দেই রাতে রাতারে চুরি করতে যাস সেই জায়গায় তোকে অক্সিজেনটা আমি দিয়ে দেব তুই আমার আল্লাহ বান্দার বিরুদ্ধে মিথ্যা মামলা দিস তাও আমি তোকে অক্সিজেনটা দিয়ে দেই বান্দা ভুল করেছিস মাফ আমার দিকে চলে আয় সব আমি তোর মাফ করে দেব আমি সেই সমস্ত রাগের উদাত্ত হলাম জানাই যারা ভুল পথে আছেন ফিরে আসেন আমার আল্লাহ রহমত আকাশের মতো উদার আল্লাহ প্রশস্ত রহমত আমার আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে দিবেন শর্ত হলো কমপ্লিট সারেন্ডার করবো কার কাছে আসতে না কার কাছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা তুমি যদি আমার কাছ থেকে সত্যবাদের সার্টিফিকেট নিতে পারো সেই সার্টিফিকেট আমি তোমার হাতে তুলে দেব জান্নাত পেয়ে যাবে এর এক নাম্বার শর্ত হলো তুমি কি করবে إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون جربوا يا الله أكبر মুমিন তো তারাই তারাই তো মুমিন আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে ও রাসূলিহি রাসূলের উপরে আল্লাহ মানলাম রাসূলকে মানলাম না হবে না আমার রসুলকে মানলাম আল্লাহকে মানলাম না হবে না দুজন কি মানতে হবে কার কথা আল্লাহর কথা দু একজন করে যায় ওই যে যায় তাহলে কি হলো হ্যাঁ, হ্যাঁ।, হ্যাঁ? ঘুমায় না সকালে মানুষ তিনটার দিকে শোয় আর সকাল বারোটার দিকে ওঠে দুপুর বারোটার দিকে ওঠে এখানে স্টাইল হয়ে গেছে তাই না মানুষ রাতে আর ঘুমায় না অথচ রাত দিয়েছেন ঘুমের জন্য রাত ঘুমায় না ফজর আর গিয়া ঘুমায় পড়ে আল্লাহ এই হচ্ছে অবস্থা সম্মান করা একটু বসে শহরের মানুষ একটু পরেই ঘুমায় আমরা মানে আজকে একটু ফজর পরেই ঘুমাবো কি আছে রাজি আছেন না তিন যুবক এই তিন যুবক তারা করলো কি তারা একসঙ্গে এক সফরে বের হলো এরপরে কি হলো ইয়ারসুল্লাহ তো সফরে বের হওয়ার পথে হঠাৎ করে পাহাড়িয়া ঝড় বালু এবং বৃষ্টির ঝড় ওদের গায়ে ওদের সামনে চলে আসলো প্রচন্ড বৃষ্টিতে তারা থাকবে কোথায় পাহাড়ি একটা গুহার মধ্যে তারা আশ্রয় নিল এরপরে কি হলো ইয়ারসুল্লাহ রসুলের পরে সেই পাহাড়ি গুহার মধ্যে ঢোকা মাত্রই পাহাড়িয়া ঢলে উপর থেকে বিশাল ওজনের একটা পাথর এসে ওই গর্তের মুখে আটকে গেল বের হওয়ার কোনো কায়দা নাই সবার চোখ ভিতু হয়ে গেল ভিতর সন্ত্রস্ত হয়ে পড়লো জীবন নাশ হয়ে যেতে পারে আমরা মনে যাবো উপায় নাই কোনো এখান থেকে আর ফিরে যাওয়া তিনজনই কাঁদতে লাগলো কার কাছে আসতে বললেন না কার কাছে ইমান এনেছে কার উপরে আস্থা আনলো কার উপরে তাবাক্তর করলো কার উপরে আমার নবীজি বলেন সাহাবীরা শুনে কাকে বলে ওই তিনজন আল্লাহর গোলাম ইয়াং তিনজন ছেলে যুবক একজন একদিকে দোয়া করে আরেকজন আরেক দিক হয়ে দোয়া করে আরেকজন আরেক দিক হয়ে দোয়া করে এমন ভাবে আল্লাহকে বলছে আল্লাহ আমি জীবনে তেমন কোন আমল করতে পারি না তবে একটা রাতের আমল আমার মনে আছে আরেকজন আল্লাহর গোলাম বলে আল্লাহ তাআলা জীবনে তেমন কোনো আমল করতে পারে নাই তবে একটা দিনের আমলের কথা আমার মনে আছে যেদিন আমি একজন শ্রমিককে নিয়েছিলাম কাজে নিয়োগ দিয়ে সন্ধ্যা পর্যন্ত তাকে দিয়ে কাজ করায় নিয়েছি কিন্তু তাকে শ্রমিকের ন্যায্য পাওনা আমি সেদিন দিতে পারি নাই পরের দিন দেবারে আদা করেছি আমি কিন্তু সেই পরের দিন থেকে দীর্ঘদিন সেই লোকের কোনো খবর ছিল না ওই ওই লোকটা যখন দীর্ঘদিন আমার সঙ্গে দেখা করলো না সেই টাকাটা আমি কি করবো আমি চিন্তায় পড়ে গেলাম ওই টাকাটা নিয়ে আমি আমার নিজের কাছে না খাটাইয়া একটা সাগি ক্রয় করলাম সেই সাগিটাকে ধীরে ধীরে বড় করতে লাগলাম তার পেট থেকে বাচ্চা হলো বিশাল বড় হয়ে গেল কয়েক বছর পর ওই শ্রমিক যখন আমার কাছে তার ন্যায্য পাওনা নেওয়ার জন্য চলে এলো নির্দিষ্ট টাকা না দিয়ে আমি তার আমাদের মেহনত না করে ওই টাকা টাকাকে যে ছাগল পাল বানাচ্ছিলাম সেই ছাগল পান আমি তার হাতে তুলে দিয়েছিলাম ও আল্লাহ রক্ষার কাজ আমি চেষ্টা করে সফল হয়েছি আল্লাহ তুমি যদি এর বিনিময়ে যদি কিছু আমার উপরে যদি তুমি কিছু রহমত নাজিল করো এই থেকে তুমি আল্লাহ বাঁচানোর ব্যবস্থা করো এসেছে রসুল ওই পাহাড়ের মুখে যে পাথরটা ছিল পাথরের তিন ভাগের এক ভাগ সরে গেল আরেকজন বান্দা আল্লাহর কাছে বলছে আল্লাহ জীবনে তেমন করতে পারি নাই তবে এক কথা মনে আছে যে রাত্রে আমি অনেক গভীর রাতে বাসায় ফিরলাম বাসায় ফেরার পর আমার স্ত্রী আমাকে পানি দিয়ে দিল ফ্রেশ হলাম আমার সামনে এক গ্লাস দুধ হাতে দিয়ে বলছে আমার স্বামী তুমি এটা পান করো ওই দুধ পান করার জন্য ছোট্ট মেয়েটা কান্নাকানি শুরু করে দিল বাবা আমি দুধ পান করবো দুধ খাবো আমি মেয়েটাকেও দিলাম না আমিও পান করলাম না আমার প্রথমেই মনে পড়ে গেছে আমার বৃদ্ধা মার কথা আমি আমার মার ঘরের দিকে তাকালাম ঘরের মধ্যে ঢুকে দেখি মা ঘুমানো ঘুমিয়ে পড়েছেন মা আমি মাকে ডাকলাম না কারণ মার কষ্ট হবে মার শিয়ালে দাঁড়ায় কয়েক ঘন্টা পর মা মোস্টা ফিরে এলো ঘুম থেকে তিনি জায়গা পেয়ে দেখেন আমাকে আমি গ্লাস হাতায় হাতে নিয়ে দাঁড়ানো আছি সঙ্গে সঙ্গে আমার মা বলছে বাসান হাতে কি নিয়ে দাঁড়াচ্ছিস বাবা আমি বলেছি মা যে মা তুমি আমার শুধু একটা দুইটা ঘন্টা নয় মাসের পরে মাস বছরের পরে বছর আমার সুস্থতার জন্য কত চেষ্টা তুমি করেছ কত রাত তুমি না খেয়ে ঢুকেছ তোমার স্তরের দুধটা সারা রাত পান করে করে তোমার রক্তগুলো চুষে চুষে শেষ করে ফেলেছি ও মা তোমাকে দুধ পান করানোর জন্য আমি এই জায়গায় দাঁড়ানো আছে মা তুমি দুধ পান করো আমি আমার মাকে দুধপান করেছি নিজে খাইনি আমার সন্তানকে খাওয়াই নাই আল্লাহ তুমি এই যে এত রকম চেষ্টা করেছি বাপমার খেদমতের জন্য এই বিপদ থেকে তুমি আল্লাহ বাঁচা সঙ্গে সঙ্গে সেই গর্তের মুখ থেকে ওই পাথরটা তিন ভাগের দুই ভাগ সরে গেল আরেকজন যুবক দোয়া করে আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তোমার কাছে প্রার্থনা করছি আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তো একটা একটা একটা আমার কথা মনে হয়েছে আল্লাহ আমার চাচাতো মনের সঙ্গে আমার গুড রিলেশন ছিল আমি আমার চাচাতো মনের সঙ্গে একটি চুক্তি হয়ে গেল তার সঙ্গে জানাই লিপ্ত হয়ে যাব আমি তার ঘরের মধ্যে ঢুকলাম আমি তার দুই উড়োর মাঝখান পর্যন্ত চলে গিয়েছিলাম কিন্তু আমি লক্ষ্য করে দেখি আমার সেই চাচাতো মনের চোখ বেরিয়ে টপ টপ করে পানি পড়ে কান্না সে ভেঙে পড়ছে সেই চোখের পানি আমার হাতে লেগে গেল আমার বোনকে বলেছি বোন এই কঠিন মুহূর্তে তোমার চোখে পানি কেন আমরা তো আমরা তো সেনার কাছে লিপ্ত হব তোমার এই মুহূর্তে তোমার চোখে পানি আমার কর্ম চিন্তায় ফেলে দিল সঙ্গে সঙ্গে সেদিন আমার মনটা বলেছিল ভাই রে তুমি আমার বড় তুমি আমার ভাই হতে পারো কিন্তু তোমার সঙ্গে আমার যে সম্পর্ক এখন তৈরি হবে সেটা হলো সেনার সম্পর্ক তুমি কি জানো আমি তো এই জায়গায় শুধু নাই আমাদের বড় রাস সাক্ষী আল্লাহ আমাদের দুজন কবরকম করছে আমার বলে এই দাওয়াতি আমার সমস্ত স্পৃহা সম্পন্ন হয়ে গেল আল্লাহ সেই জায়গা থেকে আমি নিজেকে নিয়ন্ত্রণ করে উঠে আসলাম সেনার কাছে লিপ্ত হই নাই আল্লাহ তোমার কাছে যদি এই কাজটা তোমার কাছে যদি পছন্দের মনে হয় এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও তিন ভাগে তিন ভাগই বাকি যে অবশিষ্ট একটা ভাগ ছিল সম্পূর্ণ পাথরটা সরে গেল নিরাপদে তিনজন যুবক বাড়ির দিকে ফিরে গেল জোরে বলে এই ওয়াজ করেছেন মোহাম্মদ আমি তো মাঝে মাঝে তোমরা একটু করো দিকে আমার ওয়াজ হ্যাঁ, শুনতে বলো এবার সাহাবি ওয়াজ করতেছে হুজুর কি ওয়াজ করি যুগের একটা ওয়াজ আপনাকে শোনাই কি ওয়াজ বলো যুগে একটা উপাসনা করতাম সেই মূর্তি আমি নিজের হাতে বানিয়েছিলাম বুকে নেই ঘাড়ে নেই পিঠে নেই করি ভাগ্যের পথে মনে করে যেখানে সেখানে গেলে আমি তাকে সঙ্গে করে নিয়ে চলেই একদিন কি হলো সেই মূর্তিটা নিয়ে আমি কোথাও যাচ্ছিলাম হঠাৎ করে আমার প্রেশারের চাপ লাগলো প্রকৃতির ডাক আসলো এই মূর্তিটা দিয়ে দেবতাটা কি রবকে আমি কোথায় রাখি আমি চিন্তা করলাম এমনি এক জায়গায় যত্র তত্র রাখা যাবে না উঁচু মাটির টিলার উপরে রেখে দিলাম যত্ন করে রেখে আমি আড়ালেই চলে গেছি শৌচ কার্য করার জন্য কিছুক্ষণ পরে সে দেখি সে আমার দেবতার মাথা থেকে পা পর্যন্ত ভেজা পানি দেখেন কি আমার নবজি মুসকি মুসকি হাসি মানলেন সোমাল্লা বলবেন আমার নবজি মুসকি মুসকি হাসি মানলেন এই পানি দেখে আমার এক দেখি এমন একটা দুর্গন্ধ টক টক লাগে মনে হয় আমার নবজি মুসকি মুসকি হাসছেন সাহাবিরা দেহে হাসি হাসি হাসতেছেন তো আওয়াজ হচ্ছে এরপরে ওই সাহাবি বলছেন আমি খুঁজলাম খুঁজলাম এই পানিটা কিসের পানি সামনের দিকে তাকায় দেখি কুকুর লেজ সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে নিশ্চিত হয়ে গেল কিন্তু কুকুরের পেশা চিন্তা করি হুজুর আমার এমন রাগ আসলো সকল শক্তি প্রয়োগ করে আমার নিজের হাতে বানানো দেবতাটা কেমন চলে আসার বানলাম এক আসারে টুকরো টুকরো হয়ে গেল হুজুর আজকে এমন রব পাইছি যিনি বিশাল আকাশের মজবুত রব আমার আল্লাহ নবীর উপরে রাসূলের উপরে যারা সন্দেহ আনবে না মুনাফিকদের মধ্যে সন্দেহ আছে না নাই আসতে বলুন না সন্দেহ আছে না নাই মুনাফিকরা যে কোনো কাজ করলে সন্দেহ করবে তারা দুই দিকে কথা বলবে এই ঠিকানার কিছু মানুষ আছে না নাই বলে আছে দাড়ি রেখেছে মাথায় চুকে দিয়েছ জুব্বা পরে হস তুমি করে সাজে সাপ সেজেছ দল করবে তুমি আর আল্লাহ তোমাকে উল্টা করে জাহান নামে ঢুকাইয়া দেবে একদম করে যেতে হবে কার আল্লাহর তার কোরআনে আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই তোমরা জেনে রেখে দিও আল্লাহর দলই হবে বিজয়ী দল সুবহানাল্লাহ আমরা করে যাব কার দল আস্তে বলবেন না কার দল আল্লাহ দলের নামটা কি আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে রহমানকে রহিমকে গফারকে গফুরকে সত্তারকে জব্বারকে কাহারকে পুরো নাম কার নিরানব্বইটি নাম যদি কেউ মুখস্থ করতে পারে এবং পড়তে পারে আল্লাহ পাক তাকে জান্নাত দিবে জয় মুখস্থ করে নেব রাজি আছেন আমার দাদির বয়স যখন আটাত্তর বছর একদিন দাদিকে বললাম দাদি তোমার এই নামগুলো মুখস্থ আছে না মুখস্থ করো তুমি জান্নাত পাবা দাদিকে বললাম তো তুই যখন করেছিস দাদা মুখস্থ করে ফেল সাত দিনে আমার দাদি মুখস্থ করে আটাত্তর বছর বয়সে তাহলে চেষ্টা করলে হয় নামগুলো কিন্তু সহজ মুখস্থ তোমরা আমার অনেকগুলো নাম আছে সেই নাম করে ডাকো আমি যখনই কোনো ক্রাইসিস পিরিয়ডে পড়ে যায় আমার ব্যক্তিগত একটা আমল বলি যখনই কোনো ক্রাইসিস পিরিয়ডে পড়ে যায় সবগুলো নাম একসঙ্গে তেলাওয়াত করে আমি আল্লাহকে বলে আল্লাহ তোমার কোন নাম বাদ দিয়া আমি তোমাকে চাই নাই সব নাম ধরে চাইছি আল্লাহ তুমি দোয়া কবুল করো এই বোঝা গেল আমরা সব নাম করে আল্লাহকে না আমার চাহিদা পূরণ করবেন কে আসতে বলবেন না কে বাচ্চা হয় না কার কাছে চাবো আসতে বলবেন বাচ্চা হয় না কার কাছে চাবো দশ বছরের সংসার বাচ্চা নাই হাহাকার অবস্থা আমাদের দেখলে কিছু কিছু দেখবেন আমি দেখি লক্ষ্য করে আমাদের ছুটে আসো বাচ্চা হয় না এখন তো কিছু করা যায় কি বললাম প্রতিমান গেছে কি কথা কি বোঝা বোঝা গেল প্রতিমান চলে গেছে তুমি আমাকে বলো কেন সন্তান হওয়া না হওয়া এটা আমার ফাংশন না তো হুজুরদের ফাংশন না এটা ফাংশনটা কার ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আল্লাহ যাকে চান ছেড়ে দেন যাকে চান মেয়ে দেন যাকে চান কিচ্ছুই দেন না কার কাছে দোয়া ইব্রাহিম দোয়া করেছেন কি দোয়া আমার সঙ্গে সবাই পড়েন যারা বাচ্চা চান আমার মায়েরা যারা সন্তান চান এই দোয়াটা আমার সঙ্গে পড়ে কিন্তু মাকে একটু ঘন ঘন যায় সমস্যা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা তো এখন ওই মেয়ের কান্না দেখে কান্দে তো মায়ের কান্না দেখে আশেপাশের প্রতিবেশীরা এসে ওই দুজনের কান্না দেখে প্রতিবেশীরাও কান্দে সব কিন্তু কান্নার কারণ কি কেউ জানে না এখন সর্বশেষ কান্না যখন থেমে গেছে এখন মেয়েটাকে বলতেছে মা মেয়েটার বয়স আট বছর তোর মা তুমি কান্দ কেন তোমার কান্নার কারণ কি মা আমি বড় হব ষোলো বছর বয়স হবে আমার বিয়ে হবে বিয়ে হওয়ার পর একটা ছেলে হবে সেই ছেলের বয়স আট বছর হবে আট বছর হওয়ার পর যদি মরে যায় আমি কেমনে থাকবো এই জন্য আমি কাঁদি কি কথা কি বুঝতেছে এখন আচ্ছা, বিষয় হলো সন্তান যারা বিয়ে করেন নাই একদিন বিয়ে করবেন তো দোয়া করতে সমস্যা নাই আমার মা আমার ভাইরা সন্তানের জন্যই এই দোয়াটা আমরা করবো সবাই করেন ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما جل الله أكبر কি সুন্দর করে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম দোয়াটা শেখায় দিলেন সন্তানের জন্য দোয়া চাও বইয়ের জন্য দোয়া চাও দোয়াটা হতে হবে আমার ভাইরা এই জন্য বিয়ের আগে ও যুবক ভাইরা বিয়ের আগে চিন্তা করবা লেডিসটা কেমন হবে ফার্স্ট লেডিস নাকি বলেন পর্দাশীলা হ্যাঁ এই দেখেন না বিয়ে করবা উলঙ্গ দেশ একটা উলঙ্গ দেশের খেলোয়াড় হাসি অমলা যুবকরা ছিল না হাসি অমলা এত বড় একজন খেলোয়াড় সাউথ আফ্রিকার মতো একটা দেশে আমি নিজে দেখেছি তাকে কিন্তু কৌতূহল জেগেছে মুখে চাপ দাঁড়িয়ে জুব্বা পড়ে থাকে সর্বক্ষণ বউটার পর্দা এত কমপ্লিট হাত মোজা পা মোজা সব দেখা যায় না একটা উলঙ্গ দেশে খেলোয়াড় যদি তার বউ কেমন করে রাখতে পারে আর গোটা পৃথিবী একটি মুসলিম জনপদ শ্রেষ্ঠ আমার বাংলাদেশ অবশ্যই খেলোয়াড়দের এই বিষয়গুলো খেলো লক্ষ্য করা দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই অপসংস্কৃতির অপসংস্কৃতির বন্যায় নিজেকে ডুবে ফেলো না নিজের যৌবনকে কন্ট্রোল করো আমার খেলার কিছু আছে যে প্রণয়কে আপনাদেরকে মাশরাফি তার গ্রামে গিয়েছিলাম আমি কিছুদিন আগে মাশরাফির গ্রামে একটা মাহফিল ছিল আমার তার বাবা ছিলেন এত ভদ্র তার ছেলে হাফিজ করা হাফেজি মাদ্রাসায় গিয়েছে সে হেফজ করতেছে আচ্ছা তার বাবাটা ভালো মানুষ মুশফিক রহিমের দিকে টাকা ভালো পাকিস্তানের খেলোয়াড় ছিল সাইদ আনোয়ার নাম শুনেছেন না সাইদ আনোয়ার জানানুল হক সবগুলোকে আমি একদিন হারাম শরীফের সামনে হারামের সামনে ওরা করতেছে আমাকে দেখে ওনাকে বসলাম বসে বললাম এরকম চেঞ্জ কেন আপনার মুখে দাঁড়িয়ে কেন আপনার জন্য ভারতের বলিউডের নায়িকেরা পর্যন্ত অস্থির হতো যে সময় আর সেই সময়টা সেই যৌবনটা পার করেছেন এখন এত সুন্দর জীবন আপনি ফিরে আসলেন কেমনে সাইদ সে সময় জবাবে বলে ভাইজান আমাকে পরিবর্তন করে দিয়ে জন্ম কিচ্ছু নয় আল্লাহর খেলা করা জোরে বলে সুহান আল্লাহ সম্মানিত ভাইরা যুবকরা আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো তোমার যৌবনকে শুধু বইয়ের জন্য বরাদ্দ করে দাও আমার মাদেরকে বলবো আমার মেয়েদেরকে বলবো আমার বোনদেরকে বলবো আপনার যৌবনটাকে স্বামীর জন্য স্টক রেখে দেন আপনি শান্তি পাবেন সুখ পাবেন সুখের বাতাস পাবেন সুখের সন্ধান পাবেন আপনি যদি পৌর পার্কে যান শিশু পার্কে যান আকাম কুকাম করেন অসুস্থ হবেন রুগী হবেন সুখ থাকবে না শান্তি থাকবে না সন্তান দুশ্চরিত্র হবে আপনার পরিবারের শান্তি থাকবে আগুন দেও দেও করে জ্বলবে শান্তি পাবেন না পাবেন না পাবেন না এই জন্য ইসলামের অনুশাসনের মধ্যে বরকত রহমত কল্যাণ আছে না নাই আল্লাহ তুমি দিয়ে দাও জোরে বলি আমিন দুলা ভাইদেরকে বলবো দুলা ভাই শালিকে নিয়ে হুন্ডা চলবেন না খেয়াল করবেন শালিকে নিয়ে হুন্ডায় চলা যাবে না এটা দারুণ সিরিয়াস ব্যাপার দুলা ভাই ওরাই শালি ওঠ চল ঘুরে আসি এক ধমক খায়া শাড়ি পিছনে চলে ভাবে দুলা ভাই মানুষ গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয় এটা উচিত না একটু দূরে দূরে বসে সরম করেই বসে দুলাভাইয়ের সামনে এমন ব্রেক মারে এক ব্রেকে গ্যাপ পুরো হ্যাঁ। তাদেরকে অবশ্যই শাসন করার দরকার আছে না ছেলেকে বাইক জীবন দেয় হ্যাঁ। মেয়েকে মোবাইল নয় শিক্ষা দেয় চামড়া বের করা হ্যাঁ? বারসা সার হোক যে সারের কোনো নামই খুঁজে পাচ্ছি না যখন বলা তুমি মাথার চুল এমন করে স্টাইল ম্যাসি তুমি কি নেই